হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন টেকমল প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিওর্স আজ আপনাদের জন্য আমি নিয়েছি একটা নতুন টিউটর টিউটোরটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার বন্ধুর ফোনের গ্যালারি লক থাকে এবং আপনি কিছু দেখতে পারেন না তো ভিউর্স আমরা অনেকেই আছি যে যারা আমাদের বন্ধুর ফোনটা কি জন্য নেই যে কিছু দেখার জন্যই অবশ্যই আমরা নেই কিন্তু গ্যালারিটা লক বলে কিছু দেখতে পারি না তো ভিউর্স আর আমি আপনাকে দেখাবো যে গ্যালারি লক থাকা গেলে আপনি কিভাবে আপনার বন্ধুর ফোনে সব কিছু দেখতে পারবেন তো ভিউর্স টিউটোরিয়ালটা দেখানোর আগে ছোট্ট একটা রেকর্ড যারা আমাদের এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি সবার আগে পান তো ভিওর টিউটোরিয়ালটা হলো গ্যালারি দেখেন আমার এখানে লক আছে লক থাকলে আপনি কীভাবে যেতে প্রথমে যেতে হবে আপনার গুগল ক্রোম ব্রাউজারে এছাড়া এটি এটি আপনার কোনো এমবি লাগবে না একটু টাটা টাবান থাকলে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে দেখেছি কমবে থেকে লিখতে হবে এফ এ ফাইল এরকম দেখে নিন file SD C A R D file SD card SD card লিখে সার্চ দিলে দেখুন দেখুন আপনার ফোনে এখানে সবগুলা সবগুলা সফটওয়্যার সরি সব সবগুলা হোল্ডার চলে এসেছে তো ভিওর্স আপনি এখান থেকে দেখতে পারবেন দেখুন আমি এখানে জুম করে একটা দেখাচ্ছি ডিসিএম এখানে পিকচার আছে এখানে পিকচার দিয়ে আপনি দেখতে পারবেন দেখুন আমি ওপেন করলাম দেখছেন তো এখান থেকে পিকচার গান আপনি সব কিছু দেখতে পারবেন এতে আপনার কোনো এমবি এমবি খরচ হবে না তো ভিওর এই ছিল আমাদের আজকের টিউটর টিউটরটা যদি ভালো লাগে থাকে ছোট্ট একটা রিকোয়েস্ট তারা আমাদের এখনও সাবস্ক্রাইব করে করেনি তারা আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন তাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি সবার আগে পান ভিউয়ার্স ভালো থাকবেন পরবর্তী টিউটোরিয়াল আপনার সঙ্গে আবার আসবো